আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শুধু যারা দোকানের জন্য আপনার পিসি কিনতে যাচ্ছেন এবং দোকানে যারা পাইকারি নিতে যাচ্ছেন তাদেরকে আজকে আমি ব্র্যান্ড পিসির প্রাইসগুলো বলে দেব আর যারা খুচরা নেবেন তাদের প্রাইস ভিন্নটা খুচরা প্রাইস হলে আমরা প্রাইসটা আপনাকে আপডেট করতে হবে কিছুটা কিন্তু এটা আমি আজকে আপনাদের যারা দোকানদার তাদের প্রাইস বলে দিচ্ছি বন্ধুরা আজকে আমি দুইটা বিষয় দেখাবো একটা হচ্ছে ডেল আর একটা হচ্ছে এসপি আমাদের কাছে লেনোভো রয়েছে আপনারা চাইলে লেনোভো নিতে পারবেন যারা দোকানদার আছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করে কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আর দেরি না করে আমরা প্রথমত ডেলের পিসিটা দেখি আপনাদেরকে ফুল কনফিগারটি দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখুন এটা হচ্ছে ডেলের একটি অরিজিনাল মাদারবোর্ড আপনারা অবশ্যই ডেলের ব্র্যান্ডিংটি দেখতে পাচ্ছেন আর এটা ডেলের মাদারবোর্ড এটা হচ্ছে ডেলের ফোর্টি ওয়ান মাদারবোর্ড এখানে প্রসেসর হিসেবে আছে কোটোরো থ্রি এমবি কেসের একটি প্রসেসর আর এখানে আপনার র্যাম হিসেবে থাকবে ফোর জিবি এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে সো আমরা যেহেতু আমরা ব্যবসায়িকদের জন্য এই প্রাইসগুলো ব্যবসায়িকের জন্য এই বিরতি তৈরি করতেছি তো সো এখানে আপনার র্যাম আর হার্ড ডিস্কটা থাকবে না শুধু পিসিটা আমাদের কাছে যারা ব্যবসায়ী তারা নিতে পারবে ডেলের পিসিগুলো মাত্র বাইশশো টাকা হলে এই পিসিটা নিতে পারবে সম্পূর্ণ পিসি শুধু র্যাম আর হার্ড ডিস্ক থাকবে না যারা ব্যবসায়ী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা চাচ্ছেন যে ব্যবসায়ীকে মধ্যে যারা চাচ্ছেন যে আপনার র্যাম হার্ড ডিস্ক সহ নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে র্যাম হার্ড ডিস্কও দিতে পারবো এবং এটার পিছন দিকে পোর্টটা আমি আপনার সাথে আলোচনা করি এটার মধ্যে আপনার পিছনে টোটালি ছয়টি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট এবং অডিও পোর্ট এবং বিজিও পোর্টগুলো পেয়ে যাচ্ছেন এটা সামনের দিকে আপনার রয়েছে দুইটি ইউএসবি পোর্ট এবং অডিও পোর্ট মাইক্রোফোন পোর্ট আর এখানে আপনার ডিবি ডিরেক্টর পেয়ে যাবেন শুধু এই পিসিটি যারা নেবেন দোকানদার তারা শুধু আপনার বাইশশো টাকা হলে শুধু পিসিটি নিতে পারবেন র্যাম হার্ড ডিস্ক বাদে আর র্যাম হার্ড ডিস্ক নিতে হলে আলাদা টাকা হবে আর যা এখন দেখাবো আপনাদেরকে এসপির ব্র্যান্ড পিসিটা এসপির ব্র্যান্ড পিসিটা আমাদের কাছে নিতে হলে আপনারা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাম স্লট চারটি রয়েছে এবং আপনার র্যাম আপনারা নিজেরা লাগাই নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই এসপি ব্র্যান্ড পিসিটি আপনারা মাদারবোর্ডটি দেখুন কত পরিমাণে ফ্রেশ মাদারবোর্ড একটি আপনারা মাদারবোর্ডটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কত পরিমাণে ফ্রেশ এই পিসিগুলো আর আগে বলে দিচ্ছি এগুলো আপনার যা দোকানদার তাদের জন্য শুধু চেক ওয়ারেন্টি থাকবে আপনারা নিয়ে চেক করা পর্যন্ত আমাদের ওয়ারেন্টি আর আপনাদের কোনো এক বছর দুই বছর এগুলো কোনো গ্যারান্টি থাকবে না আর এটার মধ্যেও আপনার র্যাম হার্ড ডিস্ক চাইলে আমাদের কাছে এক্সট্রা নিতে পারবেন আর র্যাম হার্ড ডিস্ক ছাড়া এটার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে এই স্পিড ব্র্যান্ড পিসিগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা অবশ্যই আগে এটাও আমরা forty one motherboard four GB এবং কোটোডো থ্রি এমবি গ্যাসের প্রসেসর এবং পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখেন কতটুকু পরিমাণে আপনার ফ্রেশ এবং আপনার পাওয়ার সাপ্লাইটা অরিজিনাল এসপির একটি পাওয়ার সাপ্লাই এবং যারা চাচ্ছেন যে অরিজিনাল মনিটর নিতে এসপি ডেল এই মনিটরগুলো আমাদের কাছে নিতে পারবেন সো আজকের ভিডিওটি শুধু আপনার দোকানদারদের জন্য করা এখন আমি আপনাদের দেখাবো লেনুপুর ব্র্যান্ড পিসি যারা চাচ্ছেন যে লেনুপুর ব্র্যান্ড পিসি নেবেন দোকানদারের মধ্যে তারা অবশ্যই নিতে পারেন আর আরেকটি কথা হচ্ছে আপনার দোকানদাররা নিলে অবশ্যই পাঁচ পিস সর্বনিম্ন অর্ডার অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করলে আমরা এই প্রাইসে দিতে পারবো আর যদি পাঁচ পিস অর্ডার না করেন তাহলে আমরা খুচরা প্রাইস দিতে বাধ্য হব বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো লেনোভোর পিসি আপনারা অবশ্যই এতক্ষণ ধরে লেনোভোর পিসিটি দেখার জন্য এসেছিলেন লেনোভোর মধ্যে আপনারা দুইটি ইউএসবি পেয়ে যাবেন ফ্রন্টে এবং ডিভিডি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটির সাথে অবশ্যই লেনোভো ব্র্যান্ডিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখানে আপনার পিয়া পেয়ে যাবেন মাদারবোর্ড পেয়ে যাবেন লেনোভোর অরিজিনাল মাদারবোর্ড এবং এখানে র্যাম স্লট চারটি পেয়ে যাবেন আর চারটি র্যাম স্লট থাকার কারণে প্রাইসটা একটু বেশি হবে চব্বিশশো টাকা পড়বে আপনার র্যাম হার্ড ডিস্ক বাদে আপনার চব্বিশশো টাকা শুধু দোকানদারদের প্রাইস আপনার অবশ্যই মাদারবোর্ডের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনের এই মাদারবোর্ডে এখন পর্যন্ত কোনো সার্ভিস করা হয়নি এবং আপনার এটার পিছন দিকে রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে টোটালি ছয়টি ল্যান্ড পোর্ট অডিও পোর্ট এবং পিএস টু পোর্ট পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার পোর্ট আর এই ব্র্যান্ড পিসগুলো আপনাদেরকে অবশ্যই বলে দিয়েছি সম্পূর্ণ দোকানদারদের প্রাইস সম্পূর্ণ দোকানদারদের প্রাইস আর যারা পাঁচ পিসের নিয়ে কমে অর্ডার করবেন তাদেরকে খুচরা রেট ধরা হবে আর এটা সম্পূর্ণ দোকানদারদের জন্য তৈরি করা হয়েছে সো দোকানদার যারা আছেন তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার খুচরা নিলে চার হাজার টাকার মধ্যে আমরা এটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারাতে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমার এখানে নিত্য নতুন পিসির ভিডিও আসে এবং আপনারা বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজের আপডেট প্রায় জানতে পারবেন এবং যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল